কোভিড নাইন্টিন প্রচুর বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে আপনি উদ্বিগ্ন মানসিক চাপযুক্ত বিচ্ছিন্ন বা নিঃসঙ্গ বোধ করতে পারেন আরও অনেকে এই একই রকম অনুভব করবেন বাড়িতে আপনি কয়েকটি সাধারণ জিনিস করতে পারেন যা আপনাকে শান্ত অনুভব করতে সাহায্য করবে আপনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে বন্ধুদের এবং পরিবারের সাথে কথা বলুন সহায়তাকারী গোষ্ঠীগুলি সন্ধান করুন এবং নিয়মিত ব্যায়াম করুন এমনকি একটু হাঁটাচলা করলেও সেটা কাজে লাগতে পারে আপনি যতটা ভালো খাবার খেতে পারেন খান এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুমান আপনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারের সাথেও কথা বলতে পারেন কারণ এটা নিজের কাছে গোপন রাখলে আপনি আরও খারাপ অনুভব করতে পারেন আপনি যদি অন্য কোনো কারণে অসুস্থ বোধ করেন দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো অসুস্থতা থাকে অথবা গর্ভবতী হন তাহলে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করা জরুরি আপনার চিকিৎসক প্রয়োজনে আপনাকে হাসপাতালের সেবা পেতে সহায়তা করতে পারেন বা আপনাকে সহায়তা করতে পারবে এমন অন্যান্য গোষ্ঠী ও পরিষেবাগুলি সম্পর্কে তিনি আপনাকে জানাতে পারবেন প্রত্যেকে পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ ছাড়াই কোনো ডাক্তারের স্থানীয় ডাক্তারখানায় নাম নথিভুক্ত করতে পারেন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবং কোভিড নাইন্টিন পরীক্ষাগুলি বিনামূল্যে হয় কোভিড নাইন্টিন সম্পর্কিত সরকারি পরামর্শগুলি নিয়মিত আপডেট করা হয় কিন্তু তবুও এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ সরকার আপনাকে পরামর্শ দিলে একটি মুখাবরণ পড়ুন সম্ভব হলে বাড়ির বাইরে গিয়ে বন্ধুদের এবং পরিবারের সাথে দেখা করুন কারণ ভাইরাসটি বাড়ির ভেতরে বেশি সহজে ছড়িয়ে পড়ে এবং বেশি মানুষের সাথে দেখা করবেন না আপনার হাত প্রায়শই সাবান এবং জল দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় ধরে ধোবেন মনে রাখবেন যে আপনার ডাক্তার আপনাকে সাহায্য এবং সহায়তা করার জন্য আছেন কোভিড নাইন্টিন ভ্যাকসিনটি আপনাকে এবং আপনার পরিবারকে করোনা ভাইরাস থেকে সবচেয়ে ভালো সুরক্ষা দেবে এটি প্রত্যেকে দেওয়া হবে এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর এবং পর্যাপ্ত সংখ্যক লোকজনকে ভ্যাকসিনটি দেওয়া হলে ভাইরাসটি আর ছড়িয়ে পড়তে পারবে না ভ্যাকসিনটি নেওয়ার পরেও সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরা এবং নিয়মিত হাত ধোয়া জরুরি আপনার যদি কোনো জিপির কাছে নাম নথিভুক্ত করার জন্য সহায়তার প্রয়োজন হয় তাহলে ডক্টরস অফ দ্য ওয়ার্ল্ডের সাথে বিনামূল্যে হেল্পলাইনে শূন্য আট শূন্য আট এক ছয় চার সাত ছয় আট ছয় নম্বরে যোগাযোগ করুন বিনামূল্যে ফোন সোমবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা আপনার ভাষায় করোনা ভাইরাস সম্পর্কে আরও তথ্যের জন্য দেখুন W W W dot doctors of the world dot org dot UK slash corona virus information